সেফ ফর কলেজ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আপনার বাচ্চার জন্য একটা NY five two nine direct plan account আপনারা ওপেন করতে পারবেন সেফ ফর কলেজ প্রোগ্রামের অংশ হিসেবে মা বাবাদের তিনটি মৌলিক পদক্ষেপ নেওয়া উচিত আমরা এই স্টেপসগুলিকে বলি building blocks building block one হলো আপনার সন্তানের এনওয়াইসি স্কলারশিপ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা বিল্ডিং ব্লক টু হলো আপনার নিজের কলেজ সেভিংস অ্যাকাউন্ট খোলা ও সংযুক্ত করা বিল্ডিং ব্লক থ্রি হলো আপনার সংযুক্ত কলেজ সেভিংস অ্যাকাউন্টে অ্যাটলিস্ট আপনার ফাইভ ডলার জমা দেওয়া এই ভিডিওর আজকে ফোকাসটা হলো আপনি কিভাবে আপনার বাচ্চার জন্য একটা NY five two nine direct plan account আপনারা ওপেন করতে পারবেন NY five two nine account এমন একটি অ্যাকাউন্ট যেটাতে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট বলা হয় আপনার বাচ্চার কলেজের জন্য সেভিংস করার জন্য এই অ্যাকাউন্টটি ডিজাইন করা হয়েছে এটি এমন একটি অ্যাকাউন্ট যেখানে আপনি যখন টাকা রাখবেন তখন অনেকগুলি ট্যাক্স বেনিফিটসও পাবেন কিন্তু টাকা এই অ্যাকাউন্টটি কিন্তু গ্যারান্টি না সো আপনি টাকা লুজও করতে পারেন আবার ভ্যালিউ ইনক্রিজও হতে পারে এর জন্য আমরা রেকমেন্ড করি যে আপনি এই অ্যাকাউন্টটি খোলার আগে ঠিকমতো অ্যাকাউন্টের ডিসক্লোজার মেটেরিয়ালসগুলো রিভিউ করবেন যখন আপনি অ্যাকাউন্টটা খুলে ফেলবেন তখন আপনার বিল্ডিং ব্লক টু স্টেপটা কমপ্লিট হয়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি অ্যাকাউন্টটি খোলার আগে বিস্তারিতভাবে New York five two nine direct প্ল্যানের ডিসক্লোজার বুকলেটটা রিভিউ করবেন আপনি এই ডকুমেন্টটি এনওয়াই সেফ ডট ওয়ার্গে যাওয়ার পরে ডাউনলোড করতে পারেন এই ডকুমেন্টটি অনেক বিনিয়োগের উদ্দেশ্য যুক্তিচার্য খরচ এবং অন্যান্য তথ্য রয়েছে বিনিয়োগের আগে আপনি যখন অ্যাকাউন্টটি ওপেন করবেন ঠিক তার আগে এই ডকুমেন্টটি ঠিকমতো রিভিউ করবেন আপনি যখন ফাইভ টু নাইন ওয়েবসাইটে যান এবং অ্যাকাউন্টটি ওপেন করতে যান তারা তখন আপনাকে আস্ক করবে যে আপনি কি এই ডকুমেন্টটি রিভিউ করেছেন এর জন্য আমরা রেকমেন্ড করি যে আপনি five two nine account open করার আগে ওই ডিসক্লোজার বুকলেটটি ঠিকমতো রিভিউ করবেন ফাইভ টু নাইন অ্যাকাউন্ট ছাড়াও বিভিন্ন ধরনের অ্যাকাউন্টস আছে বাচ্চার সেভিংসের জন্য ফর এক্সাম্পল আপনি যদি ফাইভ টু নাইন অ্যাকাউন্ট খুলতে চান অন্যান্য স্টেটসের সাথে ওটাও করতে পারেন আপনি একটা ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট চাইলে ওটাও খুলতে পারেন অথবা other type of investment account যেগুলো আছে আপনি এগুলোও খুলতে পারেন কিন্তু মনে রাখবেন যে New York City kids rise প্রোগ্রামের বেনিফিটসগুলো পেতে হলে আপনার এই অ্যাকাউন্টটি খুলতে হবে ফাইভ টি ডিরেক্ট প্ল্যানটি খুলতে হবে আপনি যখন এই অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার বিল্ডিং ব্লক টু স্টেপসটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি আপনার বাচ্চার জন্য বিভিন্ন ধরনের রিওয়ার্ডস আর্ন করতে পারবেন আপনি ওই অ্যাকাউন্টটি খোলার পর আপনি যখন অ্যাটলিস্ট ফাইভ ডলার জমা দিবেন আপনার নিজের ফাইভ টিনার অ্যাকাউন্টে তখন New York City kids rise আপনাকে ওই আপনার বাচ্চার স্কলারশিপ অ্যাকাউন্টে আরও টোয়েন্টি ফাইভ ডলার রিওয়ার্ডস জমা দিবে এবং ওভার টাইম যখন আপনি স্লোলি আপনার বাচ্চার অ্যাকাউন্টে টাকা ইনভেস্ট করবেন বা টাকা জমাবেন তখন নিউ ইয়র্ক সিটি কিডস রাইজও আপনার বাচ্চাকে সেভিংস ম্যাচ হিসেবে অ্যাটলিস্ট হান্ড্রেড ডলার আপনার নিজের স্কলারশিপ অ্যাকাউন্টেও কন্ট্রিবিউট করবে প্লিজ মনে রাখবেন যে New York City kids rise কিন্তু ফাইভ টেনার অ্যাকাউন্টের সাথে অ্যাফিলিয়েটেড না এর মানে হলো যে আমরা আপনাকে কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিতে পারবো না। আমরা আপনাকে বলতে পারবো না যে আপনি এই অ্যাকাউন্টটি ওপেন করেন অথবা অন্য একটি অ্যাকাউন্ট ওপেন করেন। আমরা জাস্ট আপনার সাথে রিভিউ করতে পারবো কিভাবে এই অ্যাকাউন্টটি ওপেন হয়। যদি আপনি ডিসাইড করে ফেলেন যে আপনি এই অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে রেস্ট অফ দ্য ভিডিও আপনি দেখেন এবং দেখে যান কিভাবে step by step five two account open করা যায়। এই অ্যাকাউন্ট ওপেন করার আগে আপনার কিছু তথ্য লাগবে। সেই তথ্যগুলো হলো আপনার নিজের সেভিং স্ট্রাকার যেটা স্কলারশিপ অ্যাকাউন্ট যেটা আপনি খুলেছেন আপনার বাচ্চার জন্য ওটা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার নিজের সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং আপনার বাচ্চার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ওটা না থাকলে আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বোধ আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য এবং আপনার ঠিকানা বেসিকলি আপনার হোম অ্যাড্রেসটাও লাগবে এবং আপনি যদি চান তাহলে তাহলে আপনি অন্য একটা মানুষকেও সিলেক্ট করতে পারেন ইন কেস আপনি যদি অ্যাভেলেবল না থাকেন বা এই অ্যাকাউন্টটা অন্য কারো কাছে দিতে দিতে চান তাহলে ওই মানুষের নামও লাগবে এবং ওনার ডেট অফ বার্থও লাগবে ইন অ্যাডিশন টু দ্যাট আপনার বাচ্চার ডেট অফ বার্থ এবং আপনার ডেট অফ বার্থ লাগবে যখন আপনার কাছে মনে হয় যে আপনি সবগুলো ইনফরমেশন কালেক্ট করে ফেলেছেন তাহলে আসুন আমরা একসাথে এখন নিউ ইয়র্ক ফাইভ অ্যাকাউন্টটি ওপেন করি আপনি যখন ডিসাইড করে ফেলেছেন যে আপনার বাচ্চার জন্য আপনি York five two nine direct plan account open করবেন ফার্স্ট স্টেপটা হলো আপনার NYC kids rise dot work ওয়েবসাইটে যাওয়া আপনি দেখতে পারেন আমার স্ক্রিনের মধ্যে এখন এই ওয়েবসাইটে আমি গেছি তারপর আপনি ক্লিক করবেন লগ ব্যাক ইন যেটা হলো ইয়েলো কালারের মধ্যে আপনি ওটাতে প্রেস করার পরে আপনাকে একটা বাটন দিবে এখানে বলবে লগ ব্যাক ইন যখন আপনি এটাতে ক্লিক করবেন আরেকটা বাটন আসবে যেটা হলো কন্টিনিউ অথবা চালিয়ে যান আপনি যদি বাংলা প্রেফার করেন তাহলে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে পারেন সো চলুন আমরা একসাথে লগ ব্যাক ইনে বাটনে ক্লিক করি আপনি যখন আপনার লগ ব্যাক ইন বাটনটিতে ক্লিক করবেন এবং কন্টিনিউ ক্লিক করবেন তখন আপনাকে এই পেজের মধ্যে নিয়ে আসবে তখন আপনি এন্টার করবেন আপনার বাচ্চার ইমেল অ্যাড্রেস যেটা আপনি অলরেডি সেভিংস টাকার জন্য ক্রিয়েট করেছিলেন এবং আপনি পাসওয়ার্ডটি এন্টার করবেন আমি আপনাকে এখন এক্সাম্পল করে দেখাচ্ছি কোন কিভাবে এই স্টেপটি কমপ্লিট করতে হয় যখন আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আপনি দিয়েছেন তখন ক্লিক করবেন লগ ইন বাটনটিতে এই লগ ইন বাটনটিতে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার বাচ্চার সেভিংস ট্র্যাকারের মধ্যে কি স্কলারশিপে কত টাকা আছে তারপরে আমরা যাব তৈরি করুন স্ল্যাশ ফাইভ টান অ্যাকাউন্টে সংযোগ করুন এই বাটনে ক্লিক করার পরে আপনাকে ফায়ারফ্রেন্ড ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এটা ক্লিক করার পরে আপনি দেখতে পারেন যে এখানে একটা অপশন আসছে যে আপনি পপ আপ আসছে যাতে আপনি লিখবেন যে কন্টিনিউ অথবা ঠিক আছে ওটাতে ক্লিক করবেন আপনি এখন খেয়াল করবেন যে এই ইনফরমেশন এই ওয়েবসাইটে শুধু বাংলায় আছে কারণ ফাইভ টু অ্যাকাউন্ট ওয়েবসাইটটি অনলি ইংলিশে অ্যাভেলেবল আছে তো আপনার এই এই স্টেপসটা অ্যাকাউন্টে ঠিক ইংলিশে করতে হবে ঠিক আছে তখন আমরা চলে আসছি ফাইভ টেন ওয়েবসাইটে যেটা হলো আপনার New York five ten website আমরা যখন নতুন করে অ্যাকাউন্ট ওপেন করেছি আমাদের ক্লিক করতে হবে এনরোল নাও বাটনটিতে আপনারা দেখতে পারেন যে ছোট একটা ব্লু বাটন আছে এখানে এনরোল নাও আপনি এই বাটনটিতে ক্লিক করবেন এখন এনরোল নাও বাটনটিতে ক্লিক করার পরে আপনার নিজের ইনফরমেশন আপনার এন্টার করতে হবে যে হেড আপনি দিতে পারেন আপনার নিজের ইনফরমেশন তো আমার ক্ষেত্রে আমি দিলাম আমার নাম্বার নাম এবং আমার ইমেল অ্যাড্রেস যেটা আমি ইউজ করেছি এটা হলো আমার ইমেল অ্যাড্রেস আপনি দিতে পারেন আপনার ইমেল অ্যাড্রেস যেটা আপনি প্রিফার করেন এবং আপনার যে কোনো একটি ফোন নাম্বার ওকে সো আপনি এটা এন্টার করেন স্লোলি আপনার পাসওয়ার্ডও দুইবার দিতে হবে সো আপনি ক্লিক করবেন আপনার ইমেল এবং আপনার পাসওয়ার্ড ঠিক আছে এই স্টেপটি করার পরে আপনাকে ওরা আস্ক করবে যে কিভাবে আপনারা এই ফাইভ নাইন প্রোগ্রাম সম্পর্কে জানতে জানতে পেরেছেন আমাদের কাছ থেকে অথবা স্কুল থেকে তখন আপনারা ক্লিক করবেন যে অপশনটা আপনাদের কাছে প্রেফার করেন আমি is school event just as an example but আপনারা যে কোনো যেটা আপনারা যেটা অ্যাকচুয়ালি যেভাবে শুনতে পারছেন প্রোগ্রাম সম্পর্কে ওইটাই সিলেক্ট করবেন ওকে তারপর আপনি দিবেন আপনার হোম অ্যাড্রেস সো আমার জন্য আমি একটা অ্যাড্রেস দিই এখানে যে কোনো স্টেপ আপনি দিতে পারেন এটা কিন্তু একটা র্যান্ডম অ্যাড্রেস সো এটা অ্যাকচুয়াল অ্যাড্রেস না যেটা আপনি দিতে পারেন আপনার বাচ্চার জন্য এবং আপনার সিলেক্ট করতে হবে যে আপনার বাসার address apartment number zip code যেটাই হয় না কেন আপনি সবগুলা ঠিকমতো দিতে হবে এবং আপনাকে আস করবে যে আপনার মেইলিং অ্যাড্রেসটা কি সেম আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের আপনি ওটাও দিবেন তারপরে ক্লিক করবেন কন্টিনিউ ঠিক আছে তারপর আপনি এন্টার করবেন আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ওকে আপনি মেক শিওর করবেন যে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা নাম্বারগুলো কারেক্ট সো আমি জাস্ট একটা এক্সাম্পল দিতেছি এখন এটা অ্যাকচুয়াল নাম্বার um, <laughs> না বাট আপনার একটা একটা এক্সাম্পল দিতেছি এখানে তারপর আপনি দিবেন আপনার ডেট অফ বার্থ ঠিক আছে এটা স্টিল আপনার ইনফরমেশন আপনার বাচ্চার ইনফরমেশন না আপনি এখন আপনার আপনার ইনফরমেশন দিতেছেন তারপর আপনি সিলেক্ট করবেন আপনার সিটিজেনশিপ স্ট্যাটাস সো এই প্রোগ্রামের জন্য আপনি দিতে পারেন ইউএস সিটিজেন অথবা রেসিডেন্ট এলিয়েন রেসিডেন্ট এলিয়েন মানে হলো যে আপনি এই ইউনাইটেড স্টেটসে আছেন অলমোস্ট টোয়েন্টি ইয়ার্স ধরে এটা হলো অনেক ইম্পর্টেন্ট সো আপনি যদি থাকেন এই আমেরিকাতে এতদিন ধরে তাহলে সিলেক্ট করবেন আপনার রেসিডেন্ট অথবা আপনি ইউএস সিটিজেন দিতে পারেন ওকে তারপর আপনি ক্লিক করবেন কন্টিনিউতে ওকে কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনি ইনফরমেশন যেটা আছে আপনার বাচ্চার ওইটা আপনি সিলেক্ট করবেন সো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এখন আপনার বাচ্চার নাম দিবেন আপনি ফর এক্সাম্পল আমি যদি দিতেছি নাম একটা নেম এবং বাচ্চার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ওকে বাচ্চার ডেট অফ বার্থ সো আমি আমার এক্সাম্পল <laughs> বাচ্চার ডেট অফ বার্থ দিই এখানে তারপর আপনি সিলেক্ট করবেন আপনার বাচ্চার সিটিজেনশিপ স্যারাস ঠিক আছে তারপর আপনি ক্লিক করবেন কন্টিনিউ দিবেন এবং এখানে আস্ক করছে যে ইন কেস যদি আপনি অন্য কোনো মানুষকে ফর এক্সাম্পল যদি আপনি মারা যান বা ফিউচারে আপনার বাচ্চার সামহাও আপনি চান যে অ্যাটলিস্ট আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনি অন্য একটা মানুষকে আপনার বাচ্চার অ্যাকাউন্টটা দিতে যেতেছেন তাহলে ওদের ইনফরমেশনটা আপনি এখানে এড করবেন এটা কোনো এত ইম্পর্টেন্ট না তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন সো আপনি লিখতে পারেন স্কিপ সেকশন অথবা আপনার আপনার যদি হাজবেন্ড ওয়াইফ হন তাহলে হাজবেন্ড অ্যাকাউন্ট ওপেন করলে ওয়াইফের নাম দিতে পারে ওয়াইফ ওপেন অ্যাকাউন্ট করলে আপনার হাজবেন্ডের নাম দিতে পারে তো আপনি স্কিপ করবেন সেকশনটি ওকে সেকশনটা স্কিপ করার পরে ওরা আপনাকে আস্ক করবে আপনার একটি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি পিক করার জন্য ঠিক আছে এখানে দুইটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আছে একটা হলো এজ বেসড আর একটা হলো কাস্টম পোর্টফোলিও এজ বেসটা হলো আপনার বাচ্চার এজের উপর ডিপেন্ড করবে ও যখন আস্তে আস্তে বড় হবে ইনভেস্টমেন্টটা কিরকম চেঞ্জ হবে আর কাস্টম পোর্টফোলিও হলো যারা অ্যাকচুয়ালি নিজে সিলেক্ট করতে যান যে আপনি কি ধর কিভাবে আপনার টাকাটা ইনভেস্ট করবেন বিভিন্ন ধরনের মিক্স অফ ইনভেস্টমেন্ট যেটা আছে ওটা করতে হলে আপনি কাস্টম পোর্টফোলিওতে সিলেক্ট করবেন দেখি আমরা কিরকম কাস্টম পোর্টফোলিওটা হয় so for example let's click custom portfolio আপনি এখানে দেখতে পারেন যে আপনি যদি চান যে ইন্ডিভিজুয়াল পোর্টফোলিওর জন্য আপনি কিভাবে কি কি দেখতে পারবেন যে ইনফরমেশনগুলো দেখতে পারেন কিরকম ইনভেস্টমেন্ট হয় এটা আপনি দেখতে পারেন এবং এইজ বেস্ট বেসডের জন্য আপনি সেম থিং বিভিন্ন ধরনের এক্সাম্পলস আছে এখানে যেটা আপনি রিভিউ করতে পারেন আপনি যদি ইন্টারেস্টেড হন আর লার্ন করতে তাহলে আপনি ফাইভ টুনারের অ্যাকাউন্টে যে রিভিউ করতে পারবেন ইনভেস্টমেন্ট অপশনসটা কিভাবে চুজ করবেন কিন্তু এই ভিডিওটির জন্য আমরা অ্যাকচুয়ালি এইজ বেসড অপশনটা চুজ করব সো আমি এটাতে ক্লিক করব আর এইজ বেসের জন্য অনেক ইন্টারেস্টিং বিকজ আপনি দেখতে পারেন যে কিভাবে আপনার বাচ্চার যখন ও আস্তে আস্তে বড় হয় কিভাবে ইনভেস্টমেন্টগুলো চেঞ্জ হয় ঠিক আছে সো ইনভেস্টমেন্ট যদি আপনি এজ বেসড সিলেক্ট করেন তাহলে আপনার রিস্ক লেভেল চুজ করতে হবে অ্যাগ্রেসিভ হলো বেসিক্যালি আপনি বলতেছেন যে আপনি যতটুকু টাকা ইনভেস্ট করতেছেন ওই পুরো অ্যামাউন্টটি অ্যামাউন্টটি আপনি ইনভেস্ট করতে চাইতেছেন মডারেট হলো যদি আপনি চান যে জাস্ট আপনার ধরেন ফাইভ ডলার আপনি ডিপোজিট দিচ্ছেন ফাইভ ডলারের মধ্যে থেকে তিন ডলার আপনি ইনভেস্ট করবেন এন্ড দুই ডলার আপনি করবেন না এটা হলো মডারেট আর কনজারভেটিভ হলো যদি আপনি for example five dollar invest করতে চাইতেছেন কিন্তু আপনি পুরো ফাইভ ডলারটা দিবেন না মেবি মাত্র ফিফটি সেন্টস বা ওয়ান ডলার আপনি ডিপোজিট দিবেন ওটা হলো কনজারভেটিভ ঠিক আছে আপনি যদি লার্ন করতে চান ইচ অপশনের ব্যাপারে আপনি লার্ন মোডস এই বাটনে ক্লিক করার পরে আপনাকে অন্য একটা পেজ নিয়ে যাবে যেখানে আপনাকে দেখাবে কি কিভাবে এটা আপনি চুজ করতে পারেন ঠিক আছে অ্যান্ড এই ভিডিওটির জন্য এবং New York City kids rise actually moderate age base অপশনটা সিলেক্ট করেছে এই প্রোগ্রামের জন্য তাহলে আমি এটাতে ক্লিক করবো এখন ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে যখন আপনার বাচ্চা স্লোলি বড় হয়ে যাইতেছে বেসিকলি স্কুল এজ অথবা কলেজ এজ হয়ে যাইতেছে তখন থেকে আপনি দেখতে পাবেন আপনার ইনভেস্টমেন্টটা কমপ্লিটলি বন্ডসে চলে যাবে এবং শর্ট টার্ম রিজার্ভ যেটা আছে ওইটা স্লোলি ডাউন হয়ে যাবে ঠিক আছে তো এই অপশনটা আমরা সিলেক্ট করতেছি এই ভিডিওটির জন্য ওকে এটা সিলেক্ট করার পর আপনি ক্লিক করবেন কন্টিনিউতে কন্টিনিউতে সিলেক্ট করার পরে আপনি চারটা অপশন আছে আপনি কিভাবে অ্যাকচুয়ালি টাকা ডিপোজিট দিতে চান ব্যাংক অ্যাকাউন্ট পারবেন চেক দিতে পারবেন পেরোল দিতে পারবেন অথবা রোল ওভার করতে পারবেন আপনি অন্য প্রোগ্রাম থেকে কিন্তু এই ভিডিওর জন্য আমরা দিব mail in a paper check যখন এটা আমরা দিব তখন আপনি আপনাকে বেসিক্যালি একটা কুপন দিবে দিয়ে এই কুপনটা দিয়ে আপনারা টাকা সেন্ড করতে পারেন এটা সিলেক্ট করার পরে আমরা ক্লিক করব কন্টিনিউ ওকে তারপর আজ করবে আপনি কি কোনো আরেকটা স্টুডেন্টকে এড করতে চান আপনার ওটা এড করতে হবে না আপনি ক্লিক করবেন no let's finish up okay so এই অ্যাকাউন্টে অ্যাডিশনাল সিকিউরিটি অ্যাড করার জন্য আপনাকে আস করা হবে এটা ইউজার নেম দেওয়ার জন্য সো আপনি যে কোনো ইউজার নেম দিতে পারেন আমার ক্ষেত্রে আমি দিব আমার ইমেল অ্যাড্রেস এটা আমি ইউজ করছিলাম বাট জাস্ট ফার্স্ট পার্টটা ইমেলের তারপর আপনাকে আস করবে তিনটা সিকিউরিটি কোয়েশনস সো এগুলো অনেক ইম্পর্টেন্ট কিন্তু আপনি যদি সিকিউরিটি কোয়েশনস ভুলে যান তাহলে অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন না সো মনে রাখবেন যে আপনি যাই এন্টার করেন এটা যেন কারেক্ট ইনফরমেশনটা হয় ঠিক আছে তো আমাকে আজ করছে আমার ম্যাটারনাল গ্র্যান্ডফাদারের ফার্স্ট নেম সো আমি জাস্ট দিব এটা um, আমি লিখছি তারপর আপনাকে আজ করতে পারে যে আপনি কোন স্ট্রিতে আপনার বিয়ে হয়েছে যদি আপনি বিবাহিত হন তাহলে আমার ক্ষেত্রে আমি এটা দিলাম এবং থার্ড কোয়েশনটা হলো আপনার কি ড্রিম জব ছিল যেটা আপনি বাচ্চা ছিলেন সেটা আমি সিলেক্ট করছি বাট বেসিক্যালি আপনি অনেকগুলো অপশন সিলেক্ট করতে পারেন এটা হলো আপনার প্রেফারেন্স আপনি এখানে অনেকগুলো অপশন আছে যেটা আপনি মনে করেন যে আনসার ইজিলি মনে রাখতে পারবেন ওইটাই আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আপনি যখন এই স্টেপটা কমপ্লিট করবেন তখন আপনি একটা সিকিউরিটি ইমেজ সিলেক্ট করবেন এখান থেকে এটা হলো জাস্ট আপনার সিকিউরিটির জন্য একটা ইমেজ যেটা স্পেসিফিকলি আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাটাচ করা এটার জন্যই রয়েছে আপনি এটা সিলেক্ট করবেন এবং আপনি যে কোনো একটা ফ্রেজ দিতে পারেন তো আমার জন্য আমি দিলাম মানি আপনি যে কোনো জিনিস দিতে পারেন ওটা করার পর আপনি ক্লিক করবেন কন্টিনিউতে ওকে তারপর আপনাকে আস করবে যে আপনি কি আপনার ইউ গিফট অ্যাক্টিভেট করতে চান কি না অ্যাক্টিভেটিং ইউ গিফট অনেক ইম্পর্টেন্ট কারণ আপনি যদি চান যে আপনার বাচ্চাকে আপনার ফ্রেন্ডস নেইবর অথবা ফ্যামিলি মেম্বার্স কোনো গিফট দেখ তাহলে ওরা ইউ গিফটের মাধ্যমে আপনার বাচ্চাকে গিফট দিতে পারবে যখন আপনি যখন এই কোডটি অ্যাক্টিভেট করবেন তখন আপনাকে একটা কোড দেওয়া হবে এই কোডটা অ্যাক্টিভেট করার পরে আপনি এই কোডটা শেয়ার করলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি ওরা আপনাকে গিফট দিতে পারবে এই প্রোগ্রামের মাধ্যমে আপনার বাচ্চার সেভিংস অ্যাকাউন্টে সো ওরা অ্যাকচুয়ালি আপনার অ্যাকাউন্টে কোনো অ্যাক্সেস নিবে না জাস্ট আপনার বাচ্চাকে বার্থডে সময় ফর um, এক্সাম্পল ঈদের সময় দিওয়ালির সময় এরকম টাইমে আপনার বাচ্চাকে ওরা গিফট দিতে পারবে ইউ গিফট কোডটি ইউজ করে ঠিক আছে তারপর আপনি ক্লিক করবেন কন্টিনিউতে আমরা অ্যাক্টিভেট করলাম কোডটা তারপর আপনাকে আস্ক করবে যে আপনি কিভাবে প্রিফার করেন ইনফরমেশন আমাদের কাছ থেকে ওর ফাইভ টিনারের কাছ থেকে কিভাবে আপনি ইনফরমেশন রিসিভ করতে চান সো আপনি দিতে পারেন ইমেল অথবা মেল যেটা আপনার প্রেফার্ড আছে ওরা আজ করবে আপনার টেক্সট ফর্মস আমি এটাতে মেল দিব কোজ অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন ওরা পাঠায় বাসায় এবং ইমেল দিতে পারেন যদি আপনি চান যে ওদের যে কোয়ার্টারলি স্টেটমেন্ট যেটা আছে ওইটা আপনাদেরকে কিভাবে পাঠাবে এটার জন্য আপনার ইমেল অথবা মেল সিলেক্ট করতে পারেন ঠিক আছে তারপর আপনি ঠিকমতো ওদের যে কনসেন্ট ফর্ম যেটা আছে ওটা ঠিকমতো রিভিউ করবেন রিভিউ করার পরে আপনি ক্লিক করবেন আই এগ্রি মানে আপনি অ্যাকচুয়ালি রিভিউ করছেন সব কিছু তারপর আপনি ক্লিক করবেন কন্টিনিউতে ওকে অলমোস্ট লাস্ট স্টেপে চলে আসছি আমরা এবার আপনি ঠিক মতো রিভিউ করবেন যে আপনার নাম আপনার বাসার অ্যাড্রেস আপনার ডেট অফ বার্থ আপনার social security number same thing আপনার বাচ্চার জন্য তারপর আপনার ইনভেস্টমেন্ট অপশন যেটা আছে ফর এক্সাম্পল এই অপশনটা কিন্তু আপনি বছরে দুইবার চেঞ্জ করতে পারবেন আপনি যদি চুজ করেন যে আপনি ইনভেস্টমেন্ট চেঞ্জ করতে চান ফিউচারে তাহলে আপনি টু টাইমস ইয়ার আপনি এটা চেঞ্জ করতে পারেন এবং কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি ফান্ড করবেন সো আমার ক্ষেত্রে আমি দিছি চেক বাট আপনি অ্যাকচুয়ালি আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন তারপর আপনি দেখবেন যে ইউ গিফট আছে এখানে ডেলিভারি ইনফরমেশনগুলো আছে এগুলো সব ঠিক মতো পড়ার পরে এই যে বলছিলাম ডিসক্লোজার বুকলেটটা এখানেও এটা আছে সো আপনি জাস্ট কনফার্ম করতেছেন যে আপনি ঠিকমতো সবকিছু রিভিউ করেছেন এটা করার পরে আপনি ক্লিক করবেন আই নলেজ বাটনটিতে এবং এটা করার পরে বেসিক্যালি আপনি সাইন করতেছেন যে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্ট um, ওপেন করেছেন এবং সব ঠিকমতো রিভিউ করেছেন সো সাইন বাটনটিতে ক্লিক করেন ওকে সাইনে ক্লিক করার পরে বেসিক্যালি আপনাকে একটা কুপন দিবে ওরা সো আপনি যে রিমেম্বার আমি যখন সিলেক্ট করছিলাম চেক চেক সিলেক্ট করার জন্য আমাকে একটা কুপন দেওয়া হয়েছে সো এই কুপনটা যখন আমি পেয়েছি আমি যদি চেক দিতে চাই তাহলে এই কুপনটা আমি আমার চেকের সাথে ওদের কাছে মেল করতে পারবো ঠিক আছে তারপর আপনি ক্লিক করবেন কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক করার পর অনেকটা ইম্পর্টেন্ট পেজ আসছে যেটা হলো আপনি এখন বেসিক্যালি অথরাইজ করতেছেন যে আপনার বাচ্চার ফাইফিনাল অ্যাকাউন্ট যেটা আপনি ওপেন করেছেন এটা আপনার বাচ্চার স্কলারশিপ অ্যাকাউন্টের সাথে এখন লিঙ্ক করবেন ঠিক আছে সো এই সবগুলো আপনি রিভিউ করার পরে ক্লিক করবেন আই অথরাইজ বাটনটিতে ঠিক আছে আপনি কনফার্ম করতেছেন যে আপনার ফাইভ জনের অ্যাকাউন্ট আপনার বাচ্চার স্কলারশিপ অ্যাকাউন্ট সাথে লিঙ্ক করতেছেন এর জন্য আপনার বিল্ডিং ব্লক টু কমপ্লিট হবে আপনি ক্লিক করবেন আই অথরাইজ ঠিক আছে আই অথরাইজে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে আপনার বাচ্চার এনওয়াইসি স্কলারশিপ অ্যাকাউন্টে এনওয়াইসি স্কলারশিপ অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাকে বলা হবে যে আপনি কি এই অ্যাকাউন্টে লিঙ্ক করতে চান ইয়াস ও নো আপনি ক্লিক করবেন ঠিক আছে ওকে ঠিক আপনার এটা বাটনটা ক্লিক করার পরেই আপনার কমপ্লিট হয়ে গেল স্টেপ টু যেটা হলো বিল্ডিং ব্লক টু প্রোগ্রামের আপনি এই স্টেপটা কমপ্লিট করেছেন এবং আপনি যদি ফাইভ ডলার ডিপোজিট দিয়ে থাকেন ওই চেকে অথবা ইলেকট্রনিকলি ফ্রম ইউর ব্যাংক আপনার স্টেপ থ্রিটাও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সো আপনি যে কোনো সময় এই স্কলারশিপ অ্যাকাউন্টে লগ ইন করে আপনার বাচ্চার ফাইভ নাইন অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন আপনার বাচ্চার স্কলারশিপ অ্যাকাউন্ট দেখতে পারবেন এবং সামারিতে আপনার বোথ অ্যাকাউন্টস একসাথে দেখতে পারবেন ঠিক আছে এই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি ফিউ ডেজ লাগে আপডেট হইতে সো আপনি অ্যাকাউন্ট লিঙ্ক করার পরে অ্যাকচুয়ালি দেখতে পাবেন information within four two five business days তারপর আপনি সামারিতে ক্লিক করেও দেখতে পারেন আপনার বাচ্চার ইনফরমেশন ওকে সো আপনি যদি সব কিছু রিভিউ করে ফেলেন এবং রেডি আপনি যে লগ আউট করবেন এই অ্যাকাউন্ট থেকে আপনি ঠিক স্ক্রোল আপ করবেন পেজে করে রাইট হ্যান্ড কর্নারে ক্লিক করবেন লগ আউট ওকে সো আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমি আশা করি যে ভিডিওটা অনেক হেল্পফুল ছিল এবং আপনার যদি এটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের ডেফিনেটলি জানাবেন ওকে কংগ্রেচুলেশনস এগেন এবং আপনাদের সবাইকে গুড লাক এই স্টেপটি করার জন্য